আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন বন্ধুরা আমি গত কিছুদিন আগে coin pay u dot com এর উপরে একটি ভিডিও দিয়েছিলাম কিন্তু আপনাদের মধ্যে অনেকেই কাজ করেছেন এবং অনেকে কিন্তু আলহামদুলিল্লাহ আর্নিং করেছেন সেটি আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন কিন্তু আপনাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি রয়েছেন যে কয়েন পে ইউ ডট কমের মধ্যে নাকি বুঝতে পারছেন যা কীভাবে কাজ করতে হবে আজকে তাদের জন্য এটি স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি কয়েন পে ইউ ডট কমের মধ্যে যে আপডেটেডগুলো এসছে এবং পাশাপাশি আগে দশ হাজার সাতশি হলে এক ডলার দিত এখন কিন্তু পাঁচ হাজার বা চার হাজার সাতশি হলে কিন্তু এক ডলার দিচ্ছে এবং পেমেন্ট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 সাথেই থাকুন অলরাইট চলে এসেছে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটির নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন coin pay u dot com coin pay u dot com এর মধ্যে আর্নিং করে অনেকে ভালো ইনকাম জেনারেট করছে আপনি চাইলে আপনার কম্পিউটারে অথবা আপনি মোবাইলের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই এখানে কাজ করতে পারে এবং পাশাপাশি বলে রাখি আপনি শুধুমাত্র একটি ডিভাইস দিয়ে একটি নামে একবার অ্যাকাউন্ট করতে পারবেন দুইবার বা একাধিক করলে তারা কিন্তু অ্যাকাউন্টটি ব্যান করে দিবে সো প্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার জন্য আপনাকে এই রেজিস্টার বাটন যেটি দেখতে পাচ্ছেন সেই রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনাকে ইউজার নেম দিতে হবে ইউজার নেম ধরুন আপনার নাম যদি রহিম হয় তাহলে রহিম ওয়ান বা রহিম টু অথবা রহিম জিরো ওয়ান দিবেন এরপর আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড তারপর আবার পাসওয়ার্ড দিবেন তার মানে রিটাইপ পাসওয়ার্ড এরপরে এই যে এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে গুগল রিক্যাপসা আসবে গুগল রিক্যাপসা আসার পরে সেই ক্যাপসাটি ফিল আপ করবেন আই এম নট এ রোবটে ক্লিক করবেন এবং রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে সরাসরি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি আমি একটু পরে দেখাচ্ছি তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো রেজিস্ট্রেশন করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে তার মানে আপনার মেলের মধ্যে একটি মেল চলে আসবে যে প্লিজ কনফার্ম রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে ক্লিক করার জন্য তার মানে কনফার্ম করার জন্য আপনার এখানে একটি কোড আসছে প্রায় সিক্স ডিজিটের একটি কোড আসছে কোডটি বসানোর সাথে সাথে আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশনটি কনফার্ম হয়ে যাবে এরপর যেটি সেটি হচ্ছে আমি আর একটু দেখাচ্ছি যে কয়েন পে ইউ এর রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তার মানে আপনাকে লগ করার জন্য আপনার মেইলে একটি মেইল চলে আসবে এই যে একটি মেইল আমি কনফার্ম করে ফেললাম এরপর welcome to coin pay u এখানে কয়েন পেয়ে আপনাকে ওয়েলকাম জানিয়েছে আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ আপনি আপনার মেইলের মধ্যে যে মেইলটি পাবেন সেই মেইলের মধ্যে একটি কোড পাবেন সেই কোডটি যখন ভেরিফিকেশন করবেন সেটি দিয়ে তখন আপনার মেইলটি লগ হয়ে যাবে তার মানে আপনার অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পরে সরাসরি আপনি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি আমি কিছু কাজ করেছিলাম আমার এখানে পঞ্চাশ সাতশি হয়েছে তার মানে এখানে ডলারগুলো সাতোশি হিসাব করা হয় সাতোশি গুলো কিভাবে আর্নিং করবে সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো সো এখানে বেশ কয়েকটি অপশন তারা আপডেটেড করেছে আর্নিং করার জন্য কোনো রকম ঝামেলা ছাড়ে আপনি অনায়াসে আর্নিং করতে পারবেন এবং কিভাবে পেমেন্ট নেবেন সেটিও আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো সো আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনার জন্য এখান থেকে আর্নিং জেনারেট করা অনেক বেশি ইজিয়েস্ট হবে যারা আগে কাজ করেছেন কিন্তু আর্নিং করতে পারেননি তাদের জন্য একটি প্লাস পয়েন্ট হবে পাশাপাশি যারা নতুন একেবারেই তাদের জন্য আরো একটি আরো বেশি প্লাস পয়েন্ট হবে সুতরাং এখানে এবার অ্যাকাউন্ট তৈরি করার পর যে কাজটি করবেন সে কাজটি হচ্ছে যে আপনি কিভাবে আর্নিং করবেন সেটি আমি দেখাচ্ছি প্রথমত এখানে দেখা যাচ্ছে বিও অ্যাডস এ যখন আপনি ক্লিক করবেন এ ক্লিক করার পরে এখানে তিনটি অপশন পাবেন যে সার্ভ অ্যাডস সার্ভ অ্যাডস আপনি ক্লিক করবেন সার্ভ ক্লিক করার মাধ্যমে আপনার সামনে যে ইন্টারফেসগুলো উপস্থিত হবে সেই ইন্টারফেসগুলো আসার জন্য একটু ওয়েট করতে হবে সো এখানে বেশ কয়েকটি অফার দেখতে পাচ্ছেন তার মানে আপনাকে কাজ করতে বলেছে এই কাজটি করলে আপনার আপনাকে চোদ্দো সাতাশি দিবে এবং সেটি সেই ওয়েবসাইটের মধ্যে আপনাকে সিক্সটি সেকেন্ড ওয়েট করতে হবে এবং এটিও সিক্সটি সেকেন্ড তার বিনিময়ে আপনি তেরো দশমিক পাঁচ সাতাশি পাবেন অর্থাৎ আশা করি বুঝতে পেরেছেন যে এখানে টোটাল ছিয়াশি হাজার মানুষ কিন্তু এটি দেখেছে এবং পাশাপাশি এখানে আরো অনেকগুলো অফার রয়েছে এবং প্রতিনিয়ত কিন্তু এখানে <clears throat> কাজের অফার দেওয়া হয় আপনি এই ছোট ছোট কাজগুলো করে অনেক আর্নিং জেনারেট করতে পারবেন সো এইটি কাজ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার প্রিভিয়াস ব্যালেন্সটা আগে দেখাই আমার প্রিভিয়াস ব্যালেন্স ছিল আমি ড্যাশবোর্ডে যখন যাব ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে ছষট্টি সাতাশি ছিল সো এবার আমি দেখাচ্ছি কিভাবে একটি কাজ করে আর্নিং জেনারেট করতে হয় সো প্রথমে এখানে দেওয়া আছে যে চোদ্দ সাতশে আপনি আর্নিং করতে পারবেন এই কাজটি করলে সো এই কাজটি কি এই যে এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন first income after five minutes এটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটি ট্যাব ওপেন হবে ট্যাব ওপেন হওয়ার পরে আপনাকে আগের ট্যাবের মধ্যে চলে আসবে আসতে হবে তার মানে এখানে টাইম কাউন্ট হচ্ছে টোটাল আপনাকে এখানে সিক্সটি সেকেন্ড অপেক্ষা করতে হবে সিক্সটি সেকেন্ড যদি আপনি অপেক্ষা করেন তাহলে নির্ধারিত যে ফরটিন সাতোশি রয়েছে সেই ফরটিন সাতোশি আপনি এখান থেকে আর্নিং করে ফেলতে পারবেন আমার আগে ছিল ষষট্টি সাতোশি এর মতো এবার আমি আর্নিং করব বাকি চোদ্দ সাতোশি যেটি আমার অ্যাকাউন্টের মধ্যে জমা হতে থাকবে সো আপনাকে সেটি সেটি পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো আগে ষষট্টি সাতোশি ছিল এবার চোদ্দ সাতোশি জমা হয়ে টোটাল আটাত্তর সাতশে জমা হবে সেটি আমি একটু পরে দেখাচ্ছি তার আগে আরও একটি কথা বলে রাখা ভালো এখানে কিন্তু হিউজ পরিমাণ কাজ করার সুযোগ রয়েছে আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা একটু কিন্তু কাজ এই কাজটি করলে আট সাতাশি ফসেট কালেক্টর পট এটি করলে প্রায় এগারো সাতাশি পাচ্ছেন এখানে অনেকগুলো কাজের অফার রয়েছে এবং প্রতিনিয়ত first page second page third page এবং পেজ প্রত্যেক পেজের মধ্যে কিন্তু মধ্যে কিন্তু কাজ রয়েছে সো আমার একটি কাজ শেষ হয়ে গেছে আমি প্রথম এটি কাজ করেছিলাম এবং এটি করে দেখিয়েছি চোদ্দো সাতশি জমা হয়েছে কিনা এবং এটি কাজ হওয়ার সাথে সাথে আপনার এটি কিন্তু হিডেন হয়ে যাবে দেয়ার সিট আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আটত্রিশ সাতশি হয়েছে কিনা আমার ষষট্টি সাতশি হয়েছে আপনি একটু রিলোড দিবেন কম্পিউটার হোক অথবা মোবাইল হোক আপনি একটু রিলোড দিবেন রিলোড দেওয়ার পরে আপনার আটাত্তর সাতশি জমা হয়ে গিয়েছে দেয়ার সিট আশা করি বুঝতে পেরেছেন এবার আমি নেক্সট দেখাচ্ছি উইন্ডো অ্যাডস উইন্ডো অ্যাডসে যখন আপনি ক্লিক করবেন উইন্ডো অ্যাডসে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে সেম অ্যাড গুলো শো হবে সো এখানে share my project and earn ten dollar per day এটি আপনাকে পেতে হলে পঁচাত্তর সেকেন্ড uh, uh, uh, পঁয়তাল্লিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে এভাবে অনেকগুলো কাজ রয়েছে সো এটি যেহেতু উইন্ডোর কাজ সুতরাং আমি আপনাদেরকে দেখাচ্ছি সারো সেভেন পয়েন্ট ফাইভ সাতাশি আপনাকে অবশ্যই পেতে হলে এই ট্যাবের মধ্যে তার মানে স্ক্রিনের মধ্যে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এই যে একটি টাইম কাউন্ট হচ্ছে এই টাইম কাউন্টটি শেষ না হওয়া পর্যন্ত আপনাকে পুরোপুরি ওয়েট করতে হবে এই উইন্ডোজ তার মানে এই ইন্টারফেস ছেড়ে আপনি অন্য কোনো ইন্টারফেসে যেতে পারবেন না এই ইন্টারফেসে আপনাকে ওয়েট করতে হবে কেননা এখানে একটি টাইম যেহেতু কাউন্ট হচ্ছে সুতরাং আপনাকে নির্ধারিত টাইম পর্যন্ত ওয়েট করতে হবে ওয়েট না করলে কিন্তু তারা পেমেন্টটা দিতে চায় না অথবা তারা সেটি ফল্ট কাজ হিসাবে শো করে আশা করি বুঝতে পেরেছেন এই coin pay u dot com এর মধ্যে অনেকে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছে এবং আমি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সবসময় মোবাইল অথবা কম্পিউটার মাধ্যমে ফি যে ওয়েবসাইট বা অ্যাপসগুলো রয়েছে সেই ওয়েবসাইট বা অ্যাপসগুলো ভিডিও ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আপনাদের কোনো অনুরোধ থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি ভিডিও তৈরি করে দিব যেহেতু আমার ব্যস্ততা রয়েছে সুতরাং আমি চেষ্টা করি প্রায়োরিটি বেসিসে ভিডিওগুলো তৈরি করার সো সেটি জমা হয়েছে কিনা অর্থাৎ আমার এখানে জমা হওয়ার কথা সেভেন পয়েন্ট ফাইভ সাতাশি আগে আটাত্তর ছিল এবার প্রায় পঁচাত্তর দশমিক পাঁচ হয়েছে কিনা সেটি আমি একটু রিলুট করে দেখাচ্ছি এই যে আটাত্তর ছিল এবার পঁচাত্তর দশমিক পাঁচ হয়েছে কিনা সেটি আপনাদের সাথে আমি সরাসরি দেখাচ্ছি এই যে পঁচাশি হয়ে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এবার চলে আসছি নেক্সট অপশনটিতে নেক্সট অপশনটি হচ্ছে বিও ভিডিও অ্যাডস ভিডিও অ্যাডস এর মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে অবশ্যই এখানে অনেকগুলো ভিডিও রয়েছে এই ভিডিওটা যদি আপনি 30 সেকেন্ড দেখেন তাহলে অবশ্যই 6 সাতাশি পাবেন এটি দেখলে 5.5 দশমিক সাতাশি পাবেন অনেকগুলো ভিডিও প্রতিনিয়ত আসছে আশা করি আপনারা ভিডিওগুলো দেখে নেবেন যেহেতু আমার কপিরাইট ক্লেম হতে পারে সুতরাং আমি সেই ভিডিওগুলো দেখাচ্ছি না জাস্ট আপনি ভিডিওতে ক্লিক করলে সেটি প্লে হয়ে যাবে প্লে হয়ে যাওয়ার পরে আপনি নির্ধারিত সময় যেটি রয়েছে সেই সময়টুকু দেখবেন দেখার পরে সিক্স সাতশি বা নির্ধারিত টুকু আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা করে ফেলবেন এবং এই কাজটুকু প্রায় সাতশো ছিয়াত্তর হাজার মানুষ কিন্তু বিয়ে করেছে আশা করি বুঝতে পেরেছেন এবার আপনি আপনাকে প্রশ্ন করতে পারেন এগুলো হচ্ছে ছোট কাজ কিন্তু বড় কাজ করতে হলে আপনাকে কি করতে হবে সেটি আমি দেখাচ্ছি সেজন্য আপনাকে অভারে ক্লিক করতে হবে ওভারে ক্লিক করার পরে এখানে হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে যেগুলো আপনি শেষ করতে পারবেন না এবং বেশি পরিমাণে আর্নিং জেনারেট করার অপার রয়েছে সুতরাং আপনি যে কাজটি করবেন আপনার পছন্দ অনুসারে এখানে অনেকগুলো কাজ রয়েছে সার্ভের কাজ রয়েছে সেই সার্ভের কাজগুলো করে কিন্তু আপনি আর্নিং জেনারেট করতে পারবেন সো আমি এই যে অফার টরো যেটি রয়েছে সেটিতে আমি ক্লিক করলাম সেটিতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো সার্ভের কাজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ইউর সার্ভে এই কাজটুকু করে দিলে আপনি বাইশশো আটান্ন সাতাশি পাবেন বড় ধরনের ইনকাম জেনারেট করতে চাইলে অবশ্যই আপনাকে অফারে ক্লিক করতে হবে তার মানে অফারসে ক্লিক করার পরে আপনি অনেকগুলো সাতশের কাজ পাবেন যেগুলো আপনি করে শেষ করতে পারবেন না এখন আপনি প্রশ্ন করতে পারেন যেহেতু এখানে সার্ভের কাজ দেওয়া রয়েছে সার্ভের কাজগুলো বেসিক্যালি হচ্ছে যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তার ইনফরমেশনগুলো তারা জানতে চায় বিশেষ করে আপনার ফ্যামিলি সম্পর্কে জানতে চায় বা আপনার ফ্যামিলির মধ্যে কয়জন সদস্য রয়েছে আপনার ডেট অফ বার্থ অথবা আপনার কান্ট্রি কি অথবা আপনার প্রফেশন কি অথবা আপনার পড়াশোনা কি অথবা কোন লেভেল পর্যন্ত পড়াশোনা করেছেন বা আপনি কয় ঘন্টা পর্যন্ত কাজ করেন এই ধরনের বিষয়গুলো সার্ভের মধ্যে জানতে চায় আশা করি এটি আপনারা করতে পারবেন এটি করতে অনেক সময়ের প্রয়োজন হবে সুতরাং আমি দেখাচ্ছি না সো বড় ধরনের ইনকাম জেনারেট করতে চাইলে আপনাকে আমি অনুরোধ জানাবো এই কাজগুলো ছোট ছোট কাজগুলো করে আপনি অনায়াসেই আর্নিং জেনারেট করতে পারবেন সো আমি একটি কাজ করেছি সেটি আমি দেখাচ্ছি যে মাই সাতোশিত যখন আপনি ক্লিক করবেন কি কি কাজ আপনি করেছেন সবগুলো কিন্তু এখানে অবশ্যই অ্যাড হবে আমি তিনটি কাজ করেছি এখানে টোটাল তিনটি কাজ করার বিনিময়ে আমি যে নির্ধারিত অ্যামাউন্টটুকু পাবো সেই অ্যামাউন্টটুকুর জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে তার মানে এখানে অফারের কাজগুলো করার পরে আপনার অ্যামাউন্টগুলোর সাথে সাথে সাথে জমা হবে না আপনাকে কিন্তু ওয়েট করতে হবে যে নির্ধারিত অ্যামাউন্টগুলো পাওয়ার জন্য সো সার্ভেগুলো করার পরে নির্ধারিত অ্যামাউন্টগুলো পেতে হলে আপনাকে ওয়েট করার পরে অবশ্যই আপনি অবশ্যই আপনার পেমেন্ট এর মধ্যে তার মানে আপনি আপনার ড্যাশবোর্ডে যখন আসবেন ড্যাশবোর্ডে আসার পরে সেই নির্ধারিত অ্যামাউন্টগুলো অ্যাড হয়ে যাবে এখানে মোবাইল অ্যাপ এর কাজ রয়েছে ডেস্কটপের কাজ রয়েছে তারপর সার্ভের কাজ রয়েছে অনেকগুলো কাজ রয়েছে এই যে আপনি যদি সার্ভের কাজ করতে চান এটিতে ক্লিক করবেন আর আপনি যদি ডেস্কটপে বা কম্পিউটার কাজ করতে চান এটিতে ক্লিক করবেন এরপরে এখানে কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্টের কাজ রয়েছে আশা করি বুঝতে পেরেছেন এটিতে যদি আপনি ক্লিক করেন আমি একটু করে দেখাচ্ছি এটিতে ক্লিক করার পরে জাস্ট আপনাকে এই পেজে নিয়ে আসবে এই পেজে আনার পরে এখানে ক্লিক হিয়ারে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক হিয়ারে ক্লিক করার পরে সরাসরি নেক্সট এই যে ইন্টারফেসটি ইন্টারফেসে আসবেন এখানে অনেক মানুষ কিন্তু কাজ করছে আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কয় মিনিট আগে কাজ করেছে সব কিছু কিন্তু কোন কোন কান্ট্রি থেকে ভালো ভালো কান্ট্রিগুলো থেকে বা উন্নত কান্ট্রিগুলো থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু কাজ করছে আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো কি কি কাজ করবে সেটি দেখাচ্ছে সো এই এই কাজটুকু হচ্ছে এগুলো এই যে রিসেট ওয়ার্ক এই কাজগুলো করলে এই কাজটি করলে আপনি zero point four four zero dollar earning করতে পারবেন এটি কাজ করলে zero point one one two dollar earning করতে পারবেন সো আপনি যদি এটি কাজ করতে চান তো আপনাকে সেটি ওপেন করতে হবে ওপেন করার পরে যে ছোট ছোট প্রশ্নের আনসারগুলো তারা চাইবে এই যে এখানে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে একটি স্যাক বক্স রয়েছে স্যাক বক্সে ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করলে আপনি এই কাজটুকু করতে পারবেন দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছেন এবার আমি চলে আসছি আর একটি বিষয় সেটি হচ্ছে আপনি যদি মোবাইল দিয়ে কাজ করতে চান তাহলে এই মোবাইল দিয়ে এই কাজগুলো করতে পারবেন আপনার সুতরাং আপনাকে মোবাইল অ্যাপস সিলেক্ট করে দিতে হবে এই কাজটুকু করলে আপনি এখানে নির্ধারিত তিন হাজার একশো উনত্রিশ সাতাশি পেয়ে যাবেন দ্যাটস ইট এতটুকু অনেকগুলো কাজের অফার আপনি একটু একটু পরে চেক করলে কিন্তু পাবেন আর অল অফারে ক্লিক করলে আপনি মোবাইল কম্পিউটার অথবা আপনি সার্ভের কাজ করতে পারবেন আর কুইকে যদি আপনি ক্লিক করেন কুইকের মধ্যেও কিন্তু অনেকগুলো কাজ রয়েছে ছোট ছোট কাজ এগুলো আপনি অনায়াসেই করতে পারবেন দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছেন এবার আমি দেখাবো কিভাবে উইড্রোটা নেবেন সেই উইড্রোটা নিতে হলে আপনি ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনার সামনে টোটাল যে মেইন ব্যালেন্সে কত সাতোশি জমা হয়ে গেছে সেটি আপনি দেখতে পারবেন এবং আপনি যদি সাতোশি পারচেজ করতে চান অথবা ডিপোজিট করতে চান সেটিতে আপনি করতে পারবেন এরপর রেফারেল করে আর্নিং জেনারেট করতে পারবেন রেফারেল করে কীভাবে করবেন সেটি একটু পরে দেখাচ্ছি উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পরে যে ছয়টি মেথডে আপনি উইড্রো করতে পারবেন সেই ছয়টি মেথড এখানে দেওয়া রয়েছে রয়েছে আপনি বিটকয়েনে যদি উইথড্র নিতে চান তাহলে আপনাকে দশ হাজার সাতশে আপনাকে আর্নিং করতে হবে পেইয়ার নিতে চাইলে একেবারে কম চার হাজার সাতশে এরপর ডগি কয়েনে আপনার পাঁচ হাজার সাতশে হলে আপনি উইথড্র করে নিতে পারবেন এরপর ফার্স্ট পেতে আপনি পাঁচ হলে নিতে পারবেন এরপর রয়েছে মধ্যে এরপর ইথেরামের মধ্যে রয়েছে প্রায় বিশ হাজার আশা করি বুঝতে পেরেছেন ধরুন আপনি লিড মধ্যে নিতে চাচ্ছেন লিড সিলেক্ট করবেন এরপর কনফার্ম ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে লিড যে অ্যাড্রেসটা সেটি কোথায় পাবেন সেটি আমি দেখাচ্ছি প্রথমত আপনাকে মনে রাখতে হবে যদি লিড কয়েনে আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে লিড কয়েনের অ্যাড্রেসটা দিতে হবে সেই যে ক্লিক করবেন সেই যে ক্লিক করার পরে লিড কয়েনের অ্যাড্রেসটা দিতে হলে আপনাকে সরাসরি কয়েন বেসের মধ্যে চলে আসতে হবে কয়েন বেসের মধ্যে যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি গুগলের মধ্যে সার্চ দেবেন কয়েন বেস কয়েনবেসের মধ্যে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দেওয়ার পরে তখন আপনার আপনার অ্যাকাউন্টের বা আপনার ডিভাইসের মধ্যে কয়েনবেসের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে আপনি যে ওয়ালেটটি ইউজ করতে চাচ্ছেন সেই ওয়ালেটটি আপনাকে সিলেক্ট করতে হবে সো আমি এখানে দেখতে পাচ্ছেন যে ইথারাম ইথারাম সিলেক্ট করলাম ইথারাম অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে সরাসরি আমি আবার দেখাচ্ছি যে কয়েনবেসের মধ্যে ক্লিক করলাম কয়েনবেসের মধ্যে ক্লিক করার পরে সরাসরি আপনার ওয়ালেট গুলো উপস্থিত হবে তার মানে আপনি কোন ওয়ালেটে নিতে চাচ্ছেন সেটি সো কয়েন এর মধ্যে যখন অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন তখন আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন বিটকয়েন রয়েছে ইথারাম রয়েছে এক্সআরপি বিটকয়েন ক্যাশ লিটকয়েন তারপরে স্টেলার গোমেস জেড ক্যাশ ইত্যাদি রয়েছে যদি আপনি আপনার পেমেন্ট গুলো ওয়ালেটে নিতে চান তার মানে বিটকয়েন ইথারাম অথবা এক্সআরপি অথবা বিটকয়েন ক্যাশ অথবা লিটকয়েন অথবা এখানে স্টেলার লোমেন্স অথবা জেড ক্যাশ এখানে টোটাল রয়েছে প্রায় ষাটটির মতো ওয়ালেট এখানে যে কোনো একটি ওয়ালেট আপনি ইউজ করতে চাইলে ইউজ করতে পারবেন তবে আপনার পেমেন্টের মধ্যে যে অপশনটি দেওয়া রয়েছে তার মানে আপনার উইড্রো মেথড কি সেটি আপনাকে বুঝতে হবে সো আমি লিড কয়েনে ক্লিক ক্লিক করছি লিড কয়েনে ক্লিক করার পরে আপনাকে এখানে যে অপশনটি রয়েছে আমি কিন্তু আগে আমার বিটকয়েন অ্যাড্রেসটি অ্যাড করেছিলাম আপনি চাইলে কয়েন বেস থেকে বিটকয়েন অ্যাড্রেসটি অবশ্যই অ্যাড করতে পারেন আপনি বিটকয়েন যে কোনো কিছু কিন্তু অ্যাড করতে পারেন সো আমি এবার দেখাচ্ছি যে এইখানে আপনি আপনার কয়েন অ্যাড্রেসটি কিভাবে অ্যাড করবেন সেটি সো এখানে কয়েন অ্যাড্রেসটি আপনাকে দিতে হবে লিখন অ্যাড্রেসটি নেওয়ার জন্য সরাসরি আপনি চলে আসবেন এখানে লিখন অ্যাড্রেস আমি ক্লিক করলাম ক্লিক করার পরে সরাসরি আপনার ওয়ালেটে ক্লিক করতে হবে ওয়ালেটে ক্লিক করার পরে রিসিভে ক্লিক করবেন আপনি কম্পিউটার মোবাইলে যে কোনো ডিভাইসে কাজ করতে পারবেন টার্ন অন ইনস্টল সেন এখানে যেটি রয়েছে টার্ন অন ইনস্ট্যান্ট ট্রান্সফার্স এই যে এখানে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটি আপনি কপি করবেন কপি করার পরে সরাসরি এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে সরাসরি সেটি পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনি আপনার লিকয়েন অ্যাড্রেসটি অ্যাড করে ফেললেন দ্যাটস ইট এতটুকু আশা করি বুঝতে পেরেছেন সো এইখানে প্রথমত আপনাকে মনে রাখতে হবে আপনি বিটকয়েন লিটকয়েন ইতারাম অথবা পেয়ারের মাধ্যমে আপনি আপনার উইড্রোগুলো নিতে পারবেন তার আগে আপনাকে কয়েনবেসের মাধ্যমে সেটি অ্যাড করে নিতে হবে এবং নির্ধারিত অ্যামাউন্টটি যখন আপনি আর্নিং করে ফেলবেন তার মানে আপনি যদি লিটকয়েন নিতে চান তাহলে অবশ্যই পাঁচ হাজার সাতাশি আপনাকে আর্নিং করতে হবে পাঁচ হাজার সাতাশি যদি আর্নিং করতে পারেন তাহলে অবশ্যই আপনার প্রাইস হবে প্রাইস হবে এখানে একাশি ডলারের মতো বাংলাদেশি একাশি ডলার কত হয় সেটি আমি দেখাচ্ছি তার আগে সাতশি পাঁচ হাজার সাতশির সমান কত হয় সেটি দেখাচ্ছি সরি নেট একটু ডিস্টার্ব করছে আশা করি আপনারা সাতশিটাকে কিভাবে ইউএসডিতে কনভার্ট করতে হয় সেটি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন এবং আর একটি কথা বলে রাখা ভালো আপনি এখানে নির্ধারিত যে ডলারটুকু এখানে দেখতে পাচ্ছেন প্রায় একাশি ডলার রয়েছে সেই একাশি ডলার যদি আপনি পান তাহলে সেটি বাংলাদেশি টাকায় কত হবে সেটি আমি দেখাচ্ছি যদি একাশি টাকা প্রত্যেকটি ডলারের পরিমাণ যদি ডলারের মূল্য বাংলাদেশি টাকায় যদি আমি চুরাশি টাকা ধরি এক ডলার সমান চুরাশি টাকা তাহলে একাশি ডলারে কত হয় সেটি দেখাচ্ছি একাশি ডলারে আমি আবার দেখাচ্ছি একটু ভুল হয়েছে একাশি ডলার তার মানে one dollar equal to Bangladeshi টাকায় যদি চুরাশি টাকা হয় ওয়ান ডলার ইকুয়াল টু চুরাশি টাকা গুণ এখানে দেখতে পাচ্ছেন একাশি ডলার মতো টোটাল কত টাকা হয় সেটি দেখাচ্ছি ছয় হাজার আটশো চার টাকার মতো আপনি এখান থেকে নিতে পারবেন অনায়াসে আশা করি বুঝতে পেরেছেন সো এইভাবে কাজ করতে থাকুন আশা করি আপনি অনায়াসে আর্নিং জেনারেট করতে পারবেন অথবা আপনি এখানে যে আর্নিংগুলো করবেন সেই আর্নিংগুলো আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে নেওয়া যায় সেই ওয়েবসাইটের নাম আমি দেখাচ্ছি সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ক্যাশ ওয়ালেট একটা dot com cash wallet dot com একটি ট্রাস্টেড ওয়েবসাইট আপনি মিনিমাম ওয়ান ডলার হলে এখান থেকে উইথড্র নিতে পারবেন এখানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো পারফেক্ট মানি নগদ পার্সোনাল বিকাশ অনেকগুলো অপশন রয়েছে এবং আপনি রিসিভ করতে পারবেন সেম ওয়েতে নগদ বিকাশ রকেটের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন সো এই ওয়েবসাইটে কাজ করতে থাকুন নিশ্চিন্তে আপনি অনায়াসে কোনো রকম জামালা বা দক্ষতা ছাড়া আর্নিং জেনারেট করতে পারবেন এবং উইড্রো করে নিতে পারবেন সো এই হচ্ছে মোটামুটি updated video coin u dot com এর উপর আপনারা আপডেটেড ভিডিও চেয়েছেন আশা করি আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি যদি এর পরে কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের মূল্যবান কমেন্টের প্রতিক্রিয়া রইলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি বেশি করে শেয়ার দিন যাতে সবাই উপকৃত হতে পারে লাইক দিন কমেন্ট করুন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন আলকাশিও guys in my next video till then take care